আন্ডারপ্যান্ডের ভিতরে একশো টাকার নোট ছিলাম পাঁচটা একটা নোট খুঁজে পাইতেছি না উমো বস আর শূন্য সাত তিন দুই ছয় এক তুই কি নিয়েছিস নীল সাগর পার হয়ে তোমার কাছে এসেছি আমিও এসেছি ভালোবাসো নাই বাবাসো তোমায় ভালো বেসেছি আমিও তোমায় ভালো বেশেছি আমিও তোমায় ভালো বেশেছি আন্ডারপ্যান্ডের ভিতরে একশো টাকার নোট রাখছিলাম পাঁচটা একটা নোট খুঁজে পাইতেছি না উমো বস আর শূন্য সাত তিন দুই ছয় এক তুই কি নিয়েছিস কি করলেন আবার কোন তো উমো বস আর শূন্য সাত তিন দুই ছয় এক ও মা গেছে মিলেছে আপনি আপনি এটাও মুখস্থ রাখছেন আমি তোমায় ভালো বেশেছি আর চুরি করবি না এষ্ট খাবে পঙ্গিস রে পঙ্গিস তুই একটা জিনিস রে নেন রোদ থেকে আইসেন একটু শরবত খান ভাল লাগবো তুই খাইছোস না আমি আর কেমনি খাবো সারাদিন তো আপনাকে লেগেই করতে করতে আমার জান শেষ তুই একটু খা খাই আমার একটু দে এটা কি করলি খাইলাম খাইলাম হ্যাঁ পুরোটা খাই একটু প্রেম প্রেম করে খাইতে পারতাম না ভুল হয়ে গেছে